পাঁচশো টাকায় সবসময় ব্যাগ ভর্তি বাজার হয় না কখনো কখনো পাঁচ হাজার টাকাও খসাতে পারে এটা বিজনেস পলিটিক্যাল বিজনেস এটা প্রেস্টিজের লড়াই এখানে বস হও না হয় বসে যাও